হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকে আপনাদের সামনে একটি রাশিয়ান সাইট নিয়ে আলোচনা করব বা দেখাবো সেই সাইটটা থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাহলে নেক্সটে যখন আমি ভিডিও আপলোড করব সেটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আজকে সাইটটির লিংক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সাইটটিতে প্রবেশ করবেন প্রবেশ করলে সর্বপ্রথম আপনারা এরকম রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সাইটটিকে দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা মোবাইল দিয়েও এই সাইটটি থেকে ইনকাম করতে পারবেন যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনাদের মোবাইলের উপরে ডান দিকে কর্নারে থ্রি ডট মেনুতে দেখবেন যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এই অপশনটি রয়েছে হ্যাঁ সেখান থেকে আপনারা খুব সহজেই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নিতে পারবেন আর যারা পিসি দিয়ে কাজ করবেন তারা সিম্পলি আপনার স্ক্রিনের যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করে জাস্ট ট্রান্সলেট টু ইংলিশ এক্ষেত্রে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ সাইটটি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে ঠিক আছে অথবা এইখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এইখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে দিলেও এই সাইটটি পুরোপুরি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে ঠিক আছে তো এইখানে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে তো উপরে ডান দিকের কর্নারে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে বলছে নিক নেম আপনার এখানে একটা নিক নেম দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে বলছে ইন্টারভিউর ভ্যালিড মেল অ্যাড্রেস আপনার এখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে দেন নিচে আপনারা রেজিস্টার এইখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এই সাইট থেকে একটা মেইল পাঠানো হবে আপনার এইখানে যে মেইলটি ব্যবহার করেছেন সেই মেল একটি মেইল যাবে ইনবক্সে চেক করলে দেখতে পারবেন এরকম একটা পাসওয়ার্ড সহকারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে মেইল করে দেওয়া হবে ঠিক আছে তো সেটি দিয়ে আপনারা এইখানে লগ ইন করতে পারবেন আসলে এই সাইটে ইন্টারেন্স রয়েছে বা লগ ইন অপশন নেই এখানে তাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ইন্টারেন্স মানে হচ্ছে লগ ইন আচ্ছা যাই হোক এখন আমরা এখানে লগ ইন করবো সেক্ষেত্রে আমরা ইন্টারনেটে ক্লিক করলাম করার পরে এইখানে আপনি আপনার মেইল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ডটা যেটি আপনাদের মেইল অ্যাড্রেসে এই সাইটটি থেকে মেইল করে দেওয়া হয়েছে সেটি দিবেন দেন এখানে ক্যাপচাটি ফিল আপ করবেন তারপরে এখানে বলছে টু রিমাইন্ড মি এখানে টিকচিহ্ন দিতে পারেন তারপরে ইন্টারেন্সে ক্লিক করবেন করলে দেখতে পারবেন এখানে লগ ইন প্লিজ ওয়েট একটু সময় নেবে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইটের ইন্টারফেস এসিও ফার্স্ট ডট আর ইউ সম্পূর্ণ একটি রাশিয়ান সাইট তো এখানে হিউজ পরিমাণের ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন অনেক কাজ রয়েছে ঠিক আছে অন্যান্য মাইক্রোজব সাইটগুলোতে দেখা যায় যে অনেক অল্প পেমেন্ট দেখা যাচ্ছে যে দু তিন সেন্ট পেমেন্ট করে ঠিক আছে বিনিময়ে অনেক কিছু কাজ করে নেয় ঠিক আছে অনেক ঘোর প্যাচ রয়েছে বা অনেক সময় লাগে বাট এইখান থেকে আপনি খুব সহজেই এখান থেকে আর্ন করতে পারবেন তেমন কাজগুলো জটিল নয় ঠিক আছে আমি কয়েকটি কাজ আপনাদেরকে দেখায় দেব ঠিক আছে আপনারা চাইলে সে কাজগুলো করতে পারেন ঠিক আছে তো সর্বপ্রথম অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে এইখানে অ্যাকাউন্ট আপনার প্রোফাইলটাকে হ্যাঁ সাজিয়ে নিতে হবে প্রোফাইলটাকে কমপ্লিট করার জন্য আপনারা এইখান থেকে পার্সোনাল এরিয়া এইখানেতে যাবেন এখানে যাওয়ার পরে এইখানে পার্সোনাল ডাটা পার্সোনাল ডাটাতে যাবেন এইখানে আপনাকে বলছে দেখেন your profile is sixty percent complete okay তো এইখানে বলছে যে the picture for avatar shoot আপনাকে এইখানে একটি একশো ইন্টু একশো পিক্সেলের একটি অ্যাভাটার বা প্রোফাইল পিকচার দিতে হবে ঠিক আছে সেটি অবশ্যই যেন চৌষট্টি কিলোবাইটের বেশি না হয় ঠিক আছে এবং সে ফাইলটি অবশ্যই গিপ ফাইল বা জেপিজি বা জেপিজি বা পিএনজি ফাইলে হতে হবে ঠিক আছে সেটা এখানে চুজ ফাইলে সিলেক্ট করে আপনি এখান থেকে সেটা আপলোড করে দিয়ে দেবেন আমি এখানে একটা অ্যাভাটার আপলোড করে দিয়েছি তারপরে এখানে আপনার মেল অ্যাড্রেসটি দেখতে পারবেন ঠিক আছে তারপরে এখানে রয়েছে ওয়ালেট অ্যাকাউন্ট ওকে বা পেমেন্ট মেথড কোন কোন পেমেন্ট মেথড এই সাইডে পেমেন্ট করে থাকে বা কোন কোন পেমেন্ট মেথডে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে আপনি যদি web money W M R এ উইথড্র করতে চান তাহলে সেখানে এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিলেন এবং কমিশন কাটবে এখান থেকে নাইন পার্সেন্ট ঠিক আছে এবং মিনিমাম টেন রুবল আপনি এখান থেকে উইথড্র দিতে হবে ঠিক আছে তারপর আছে ওয়েব মানি তারপর আছে ইউ মানি তারপর হচ্ছে কুই তারপর হচ্ছে perfect money Payeer AdvCash হ্যাঁ তো এই এই পেমেন্ট মেথডগুলোতে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব বাংলাদেশ থেকে যারা কাজ করবেন ঠিক আছে তারা পারফেক্ট মানি পেয়ার অথবা ওয়েব মানি ঠিক আছে এই তিনটার ভিতরে যে কোনো একটাতে পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন যদি বেশি পরিমাণের উইথড্র দিতে চান তাহলে পারফেক্ট মানি উইথড্র দিবেন আর যদি কম অ্যামাউন্ট উইথড্র দিতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ার পেয়ার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে একটি পেয়ার অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ফুল ভেরিফাইড ঠিক আছে তো ভিডিওটি ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন ঠিক আছে তাহলে আপনারা পেয়ার অ্যাকাউন্ট একা একাই তৈরি করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পেয়ারে নাইন পার্সেন্ট কমিশন কাটতেছে ট্রানজাকশন ফি এবং মিনিমাম তিরিশটা রুবেল হলে আপনি এখান থেকে উজ্জ্বল দিতে পারবেন বাট পারফেক্ট কোয়ালিটি কিন্তু আপনাকে একশো বা হান্ড্রেড রুবেল হলে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন কিন্তু এখানকার কমিশন টেন পার্সেন্ট কাটবে ঠিক আছে এটা একটু কমিশন বেশি এক পার্সেন্ট ঠিক আছে আর ওয়েব মানিতে উইড্রো দিতে গেলে এখানেও আপনাকে টেন পার্সেন্ট কাটবে এবং এখান থেকে আপনি মিনিমাম টেন রুবেল উইড্রো দিতে পারবেন খুব অল্প পরিমাণের হলেও আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে তো <clears throat> আপনারা যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন যেটাতে আপনার উইথড্র করতে চান তারপরে নিচে রয়েছে নেম আপনি এখানে আপনার নেম দিয়ে দেবেন তারপর আপনি এখানে জেন্ডার দিয়ে দিবেন আপনি মেল না ফিমেল তারপর এখানে আপনার ডেট অফ বার্থ তারপরে এখান থেকে বলছে যে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সাইটে কোথায় শো করবে এগুলো এরকমই থাকবে এগুলো আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সব কিছু এরকমই থাকবে ওকে আচ্ছা তারপরে এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থেকে তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন ঠিক আছে একটি জিমেল অ্যাকাউন্ট থাকা মানে একটি ইউটিউব চ্যানেল থাকা ঠিক আছে তো আপনারা সবাই হয়তো জানেন যে কিভাবে ইউটিউব চ্যানেল লিঙ্ক বের করতে হয় এটা আমাকে আর দেখাই দিতে হবে না আমি মনে করি আচ্ছা তারপরে হচ্ছে VK page like your VK page যদি আপনাদের ভিকে ভিকেতে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে একটা এক ভিকে পেজের লিংক দিয়ে দেবেন আর যদি না থেকে থাকে তাহলে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ভিকে অ্যাকাউন্ট তৈরি করতে তেমন সময় লাগে না ঠিক আছে তো আমার ইউটিউব চ্যানেল রয়েছে বিধায় আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কে দিয়েছি আপনি এখান থেকে চাইলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে দেন এইখানে আপনার আইপি অ্যাড্রেসটি রয়েছে আপনি এখান থেকে টেকি ভেরিফিকেশন এখানে সব কিছু ইনফরমেশন কমপ্লিট করার পরে এই যে টেকে ভ্যাকেশনে ক্লিক করবেন ঠিক আছে তো এইখানে এই অপশনটা হচ্ছে টেকে ভ্যাকেশন অপশনটার একটু মানে টেকে ভ্যাকেশন অপশনটার কাজ হচ্ছে কি the function will allow you to go on a long vacation যদি আপনি দীর্ঘ সময়ের জন্য বা এক বছরের জন্য বা সাইটে না প্রবেশ করতে পারেন বা প্রজেক্টে লং টার্ম কোনো লং টার্মের জন্য কোনো কাজ করতে পারতেছেন না সাইডে ঢুকতে পারতেছেন না বা আপনার যে রেটিংটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে আপনি যখন কাজ করবেন না ঠিক আছে তো যদি আপনি কোনো কারণে দীর্ঘ সময় এই অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন তাহলে আপনি এখান থেকে টেকে ভ্যাকেশনে ক্লিক করে আপনি এখান থেকে লিভ নিতে পারবেন বাট আপনি যদি টেকে ভ্যাকেশনে ক্লিক করে না করেন তাহলে আপনার অ্যাকাউন্টের কিন্তু রেটিং পয়েন্ট কমে যাবে এখানে কিন্তু একটা রেটিং পয়েন্ট রয়েছে উপরে দেখেন এই যে বেরি এটা হচ্ছে জিরো করা আছে আপনি যত কাজ করবেন এখানে আপনার রেটিং তত বাড়তে থাকবে তারপর এখানে উইথড্র ফান্ড বাম দিকে দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ড আমার এখানে zero point one one two zero level রয়েছে ঠিক আছে আচ্ছা এখন দেখব হচ্ছে এইখান থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে ঠিক আছে তো এইখান থেকে ইনকাম করতে গেলে আপনি এখানে আর্নি ক্লিক করবেন আর্নি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক টাস্কে কি আছে টাস্কে কি আছে আমরা সবাই জানি কারণ আমরা সবাই মোটামুটি মাইক্রো জব সাইটগুলোতে কাজ করেছি এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজগুলো রয়েছে হ্যাঁ সেগুলো আপনারা করে এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখ বলছেন our site visits okay banner YouTube in contact with আচ্ছা তো এখানে আমরা আর্নে ক্লিক করব ওকে তো এইখানে বলছে we will find simple from earning আচ্ছা স্টার্ট আর্নিং এ ক্লিক করবো আচ্ছা স্টার্ট আর্নিং এ ক্লিক করার পরে এখানে বলছে যে স্পেসিফিক নিকনেম আনলেটিন আচ্ছা আচ্ছা এখান থেকে ইনকাম করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সার্ফিং করে বা ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে আর্ন করতে পারবেন বা এখানে এক ধরনের পেইড সার্ভেগুলো পাবেন যে সার্ভেগুলো আপনারা বাংলাদেশ থেকেও কমপ্লিট করতে পারবেন প্রতিদিন একটা থেকে দুইটা সার্ভে আপনারা এখানে পাবেন যেটা করে আপনারা বাংলাদেশ থেকেও সার্ভে কমপ্লিট করে এখান থেকে আর্ন করতে পারবেন তো আমি এখান থেকে সিম্পলি আপনাদেরকে একটা ইউটিউবে কাজ করে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে ক্লিক করব ইউটিউবে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে আই এম এ হিউম্যান এই ক্যাপচারটা ফিল আপ করার পরে আমাদেরকে ক্যাপচারটা ফিল আপ করার পরে ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে টু বি টেস্টেড ওকে এখন এইখানে বলছে টিপট আচ্ছা এই টিপট হচ্ছে এটা to be tested okay I am familiar ঠিক আছে তো এইখানে আপনাদের কিছু রুলস রয়েছে এই রুলসগুলো একটু পড়ে নেবেন ঠিক আছে যেমন এখানে বিভিন্ন ধরনের ভিপিএন টিপিএন ইউজ করা যাবে না ঠিক আছে প্রক্সি ইউজ করা যাবে না এই কাজগুলো সবসময় খেয়াল রাখবেন যে যে কোনো সাইটেই কাজ করেন না কেন সে সাইটের রুলস রেগুলেশনগুলো বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলে সে মার্কেট প্লেসটাতে বা সেই সাইটটাতে বা কাজটা বড় হোক বা ছোট হোক ঠিক আছে আপনি দীর্ঘদিন ধরে সেই কাজটি করতে পারবেন ঠিক আছে বাট আপনি যদি রুলস ফলো না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ করতে পারবেন না বা দেখতে হবে ঠিক আছে দেখলেই আমরা এখান থেকে যে রুবেলটা পাবো সেটা এখান থেকে ক্লেম করতে পারবো বিশ সেকেন্ড দেখার পরে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন টু বি টেস্টেড এখানে ক্লিক করলে দেখেন ইউর কাউন্টেড এত পাই আমাদের এখান থেকে এটার ইনকামটা হয়ে গেছে দেখেন পেমেন্ট রিসিভ হ্যাঁ এই অ্যামাউন্টটা আপনাদের ওয়ালেটে যোগ হয়ে গেছে দেখেন এখানে ওয়ালেটে যোগ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে সার্ফিং করে এখান থেকে বা ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে প্লাস ভিডিও দেখেও এখান থেকে ইনকাম করতে পারবেন পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে হ্যাঁ পঞ্চান্ন সেকেন্ডের ভিডিওর জন্য আপনারা এখান থেকে দুই সেন্ট পাবেন আমি তো মনে করি যে অন্যান্য যে মানে নর্মাল যে মাইক্রোজব সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোতে তুলনায় এই সাইটটা অনেক বেশি পেমেন্ট করে বা ভালো পেমেন্ট করে ঠিক আছে তো এইখান থেকে আরও অপশন রয়েছে যেমন আর্নি ক্লিক করার পরে আপনারা এখান থেকে পেইড সার্ভে আছে যেখানে পেইড সার্ভে এখানে বারোটা সার্ভে রয়েছে আপনি এখান থেকে প্রতিদিন একটা দুইটা করে সার্ভে কমপ্লিট করে এখান থেকে আর্ন করতে পারবেন যে সিপিএক্স এর সার্ভেগুলো রয়েছে এখান থেকে আপনারা এই সিপিএক্স এর সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে ইউটিউব রয়েছে ঠিক আছে ইউটিউবের ভিডিও ভিউ রয়েছে ফর বোনাস বা ভিউ বা লাইক এখান থেকে লাইক করেও আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আর টার্নিং সোর্স রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি যাই তাহলে এখানে আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কটা যদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন ঠিক আছে তার ইনকামের হ্যাঁ একটি কমিশন আপনাদেরকে দেওয়া হবে বা তার ইনকামের থেকে একটি কমিশন আপনি পাবেন ঠিক আছে তো এইখান থেকে আপনারা টেন পার্সেন্ট কমিশন আর কি দেওয়া হয় ঠিক আছে তো এই হচ্ছে আজকে এই রাশিয়ান ওয়েবসাইটের ইন্টারফেস যারা পেমেন্ট মেথড নেই বা যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই বা ওয়েব মানি অ্যাকাউন্ট নেই বা পারফেক্ট মানি অ্যাকাউন্ট নেই আমার চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে কীভাবে এই যে দেখেন how to create full verified Perfect Money account হ্যাঁ কীভাবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে পারফরমেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন এটা এখানে দেওয়া আছে কিভাবে পেয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাও সে ভিডিওগুলো এখানে দেওয়া আছে আমি ভিডিও ডিসক্রিপশনে তবুও আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে আপনাদের ওয়ালেটগুলো তৈরি করে নেবেন এবং এই সাইটটা থেকে উইথড্র করতে পারবেন সাইটটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড নির্দ্বিধায় কাজ করতে পারেন ঠিক আছে খুব অল্প পরিমাণে ইনকাম করে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন খুব বেশি পরিমাণ আর্ন করার পরে বা হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করার পরে উইথড্র করতে হবে ব্যাপারটা এমন নয় হ্যাঁ প্রতিদিন অল্প অল্প করে কাজ করবেন আপনি ডেইলি যদি এখানে কাজ করতে পারেন তারপরে এখান থেকে এক দুই ডলার আর্ন করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে দেওয়া আছে যে টোটাল সাত হাজার রুপ পার ডে যদি আপনি চান তাহলে এখান থেকে আর্ন করতে পারবেন এটার জন্য আপনাকে অবশ্যই আপনার ইচ্ছা থাকতে হবে ঠিক আছে যেমন এখন পঞ্চাশ ছাপ্পান্ন রুপ রুবেলে হচ্ছে এক ডলার ঠিক আছে তাহলে এখানে মিনিমাম অনেক পঞ্চাশ থেকে ষাট ডলার রয়েছে তো তারা বলতেছে যে সাত হাজার রুপ কয়েন আপনি রুবেল আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আপনি অ্যাটলিস্ট দুই তিন ডলার তো এখান থেকে আর্ন করতে পারবেন প্রথম পর্যায়ে একটু ইনকাম কম হবে বাট আপনারা একটু ধৈর্য ধরলে এই সাইজগুলো থেকে আর্ন করতে পারবেন তো সাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সাইটে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আরেকটি বিষয় যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলে সব অনলাইন রিলেটেড আর্নিং রিলেটেড কন্টেন্টগুলো পাবলিশ করা হয় প্রত্যেকটা ভিডিও অনলাইন থেকে কীভাবে আপনি আর্ন করবেন সে রিলেটেডগুলো কন্টেন্টগুলো এখানে শুধুমাত্র পাবলিশ করা হয়ে থাকে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ